হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ইসলামিক মন্ত্র এই যে যে পিডিএফ তিনটি দেখছেন এই তিনটা পিডিএফ ফ্রি আপনাদেরকে দিয়ে দেব এখান থেকে শেয়ার অপশনে গেলাম তারপর এটা কপি করে আপনাদেরকে আমি এখানে পেস্ট করে দিচ্ছি এটা একটু কষ্ট করে লিখে ইন্টারপ্রেস করার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন এবং এখান থেকে আপনাদেরকে যেভাবে ডাউনলোড করতে হবে আপনারা এই এখানে গিয়ে এখানে একটা ডাউনলোড অপশন পাবেন সেখান থেকে ডাউনলোডে ক্লিক করতে আর যদি সিঙ্গেল সিঙ্গেল ডাউনলোড করতে চান সেক্ষেত্রে এই যে এখানে ঠিক আছে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম